হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আজকে পায়ে নিয়ে একটু কথা বলবো পায়ের তিনটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে পায়ের একটা নতুন আপডেট এসেছে আর তারপরে হচ্ছে পাইকে আমি একটা প্রশ্ন করেছিলাম একটা ইম্পর্টেন্ট ব্যাপারে যে প্রশ্নটা সবার মনে কম বেশি ঘোরাফেরা করছে যত যতজন আমার সিকিউরিটি সার্কেলে রয়েছে প্রত্যেকেরই এই বিষয়টা নিয়ে সমস্যা মনে হচ্ছে এবং আশা করছি যারা পায়োনিয়ার রয়েছেন সবারই মোটামুটি এই বিষয়টা ভোগাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি পায়ের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সেখান থেকে কি উত্তর পেয়েছি সেটা আলোচনা করব আর সর্বশেষে আলোচনা করব কেওয়াইসি নিয়ে অনেকে প্রশ্ন করছেন কে ওয়াইসি কবে আসবে এই ধরনের কোনো ডেট জানা যাচ্ছে কি না আর পায়ের প্রাইস সম্পর্কে তো এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি পায়ের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে রেখেছি যেটাতে আমরা সবাই মাইনিং করছি এখানে আমাদেরকে বলেছে যে পায়ের সাপ্লাই কমানো হয়েছে পায়ের আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকের যে মাইনিং রেট ছিল পার আওয়ারে আমার এখানে মাইনিং রেট ছিল টোয়েন্টি পর্যন্ত কিন্তু এখন এখানে আমার mining rate zero point nine per hour অনেক কমে গেছে আপনারা প্রত্যেকে দেখতে পাবেন আপনাদের এই জায়গাটাতে পায়ের সাপ্লাই কমে গেছে এই সাপ্লাই এইভাবেই কম থাকবে ১৪ তারিখ পর্যন্ত মার্চের এবং মার্চের ১৪ তারিখের পরে আপনার লক আপ ব্যালেন্সের উপরে ভিত্তি করে আপনার এই মাইনিং রেটটা বাড়বে লক আপ ব্যালেন্স কীভাবে সেট করবেন সেটা আমি আমার গত একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা কিভাবে লক আপ সেট করবেন আমি সেখানে মিনিমাম লক আপ দিয়ে দেখিয়েছি আমি নিজে মিনিমাম লক আপ রাখবো আপনারা চাইলে লক আপ বাড়াতে পারবেন এবং যখন লক আপ বাড়াবেন এবং লক আপ ডিউরেশন বাড়াবেন তখন অটোমেটিক্যালি আপনার মাইনিং রেট বেড়ে যাবে তো এটা হচ্ছে লক আপ নিয়ে কথাবার্তা এরপরে আমরা চলে যাব দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা কিভাবে বাংলাদেশ থেকে এখনও পায়ের যে মোবাইল নাম্বার ভেরিফিকেশানটা রয়েছে মোবাইল নাম্বার ভেরিফিকেশানটা করা যাচ্ছে না আমরা কিভাবে মোবাইল ভেরিফিকেশন করব আমি পায়ের সাপোর্ট টিমকে জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশ থেকে তো এখনও মোবাইল ভেরিফিকেশান আমরা করতে পারছি না তাহলে এটার জন্য আমরা কি করতে পারি এটা জিজ্ঞেস করার একটা কারণ রয়েছে আর এটা নিয়ে আমাদের স্বাভাবিকভাবেই টেনশন হওয়ার একটা কারণ আছে কারণটা কি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা যদি পাই ওয়ালেটের মধ্যে চলে আসেন এবং এখান থেকে যদি আপনারা আপনার প্রোফাইলে চলে যান প্রোফাইলে যাওয়ার পরে এখানে মোবাইল ভেরিফিকেশানের যে অপশনটা আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দেওয়া রয়েছে এইটা নিয়ে একটু চিন্তার বিষয় এই মেসেজটা নিয়ে একটু চিন্তার বিষয় এখানে লেখা আছে your phone number for this account is unverified you will need to verify your number in order to claim the coins you collected আমরা যে কয়েনটা কালেক্ট করেছি যে কয়েনটা মাইন করেছি সেই কয়েনটা যেটা আমরা এটা কালেক্ট করার সময় আমাদের ফোন নাম্বার ভেরিফাই দরকার আছে সেটা এখানে স্পষ্ট বলে দিয়েছে তো এটার জন্যে আমরা একটু টেন্সড হয়ে যাচ্ছিলাম আমি সহ আমার অনেক দর্শক বন্ধু আমাকে মেসেজ করে জানিয়েছে যে ভাই এই যে ফোন নাম্বার ভেরিফিকেশনটা কি করে করব এবং আমি আরও অনেকের কাছ থেকে এই প্রশ্নটা পেয়েছি মেইলে পেয়েছি তো এই প্রশ্নটার বিষয়ে আমি পাইকোর টিমকে জিজ্ঞেস করেছিলাম তারা আমাকে উত্তর দিয়ে আমি যখন তাদেরকে মেসেজ দিয়েছি তারা আমাকে উত্তর দিয়েছে দেখুন আমি এখানে তারা যে উত্তর উত্তরটা আমাকে দিয়েছিল তার একটা স্ক্রিনশট এখানে আমি রাখার চেষ্টা করেছি আপনাদের জন্যে এটা হচ্ছে সেই স্ক্রিনশট এখানে তারা বলেছে currently verification can be done using three modes মানে তিনটা মুডে এখন ভেরিফিকেশন হচ্ছে প্রথমটা হচ্ছে number one email not all domain hosted in supported email verification email verification যারা নতুন নতুন রেজিস্ট্রেশন করছেন পাইতে নতুন নতুন আসছেন তাদের জন্য এখনই দেওয়া হচ্ছে না তবে আস্তে আস্তে পেয়ে যাবেন আর যারা পাই এখনও মাইনিং শুরু করেননি তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পায়ের লিঙ্ক পেয়ে যাবেন অথবা পাই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমার পায়ের যে রেফার কোড সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ মাইনিং অ্যাপসে জয়েন করার জন্য রেফার কোড বাধ্যতামূলক আপনি সেখান থেকে রেফার কোডটা নিয়ে আমার সিকিউরিটি সার্কেলে যুক্ত হতে পারবেন এবং পাই মাইনিং শুরু করে দিতে পারবেন পারবেন তো আপনি যখন প্রথম শুরু করবেন নতুন নতুন তখন আপনি ইমেল ভেরিফিকেশন অপশনটা পাবেন না ইমেল ভেরিফিকেশন অপশন পেতে আপনাকে অপেক্ষা করতে হবে এটার জন্য চিন্তার কিছু নেই এখানে নিচে লিখে দিয়েছে you can do only if you got the invite it's going in batch and is available under profile section so if you don't get the invite please wait for it মানে আপনি এটা এটা তখনই পাবেন যখন আপনি এটার জন্য নির্বাচিত হবেন পাই কোড টিম যখন মনে করবে আপনাকে এখন দেওয়া উচিত ইমেল ভেরিফিকেশান তখনই আপনাকে দেওয়া হবে যদি এটা না পান সমস্যার কিছু নেই অপেক্ষা করুন নিচে দুই নম্বর অপশনও দিয়েছে Facebook available in profile section এটা সবার প্রোফাইলেই থাকবে ফেসবুক ভেরিফিকেশান আপনি আপনার ফেসবুকটা ভেরিফিকেশান করে রাখবেন তবে মনে রাখবেন যে আপনার ফেসবুকে আপনার আইডি কার্ডের সাথে মিল রেখে নাম থাকতে হবে যদি না থাকে আপনি আগে ফেসবুকের নামটাকে এডিট করুন আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী অনুযায়ী যে আইডি কার্ড দিয়ে আপনি পাই ভেরিফাই করতে চান বা এর কেওয়াইসি করতে চান সেই আইডি কার্ডে যে নামটা রয়েছে আপনার সেই ঠিক সেই নামটা ফেসবুকে সেট করুন তারপরে ফেসবুক ভেরিফিকেশন করুন তারপরে নিচে আসছে আমরা যে বিষয়টি নিয়ে আজকে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বার এখানে লিখে দিয়েছে তিন নম্বরে available in profile section profile সেকশনে আছে আমাদের সবারই ফোন নাম্বারটা আছে নিচে লিখেছে to verify using phone number Firstly, you will need an airtime balance, main account balance in your Pi registered phone number that will enable you to send and international S M S বলেছে যে আপনি পাইতে যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটাতে প্রথমত আপনার মেইন ব্যালেন্সে কিছু ব্যালেন্স থাকতে হবে এটা মিনিট থাকলেও চলবে না বা এস এম এস কেনা থাকলেও হবে না কারণ ইন্টারন্যাশনাল মেসেজ পাঠাতে গেলে আপনাকে ব্যালেন্স লাগবে এবং ওই নাম্বারটা থেকে অবশ্যই ইন্টারন্যাশনাল মেসেজ সেন্ড হতে হবে সেন্ড হওয়ার অপশন থাকতে হবে সেই অপারেটরে তো এটা হচ্ছে প্রথম কথা এরপরে আরও কথা রয়েছে তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে go to setting menu bar মানে পাইয়ের পাই অ্যাপসের সেটিং মেনু বারে চলে যেতে হবে top left corner Pi app home page Pi app home page হচ্ছে বাম পাশে উপরে এটা আমি দেখাচ্ছি না কারণ আমরা শেষ পর্যন্ত এই কাজটা করতে পারবো না then go to profile and click verify এবং প্রোফাইলে যেতে হবে ভেরিফাইতে ক্লিক করতে হবে two option will be given Facebook আর ফোন নাম্বার আমরা এটা দেখে দেখেছি সবাই হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছেন ফেসবুক আছে ফোন নাম্বার আছে if you choose phone number then click that যদি আপনি ফোন নাম্বার চান ফোন নাম্বারে ক্লিক করুন আর new page we loaded with an option to choose using which country or server you want to verify এখানে অনেকগুলো কান্ট্রি আছে যখন আপনি ফোন নাম্বার ভেরিফিকেশন করতে যাবেন পাই অ্যাপসে আপনার প্রোফাইল অপশনে নিচের দিকে তখন দেখতে পাবেন সেখানে ইউএসএ আছে আছে ইউ ইউনাইটেড স্টেট আছে তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম রয়েছে তারপরে ইসরায়েল আছে তারপরে বেলজিয়াম রয়েছে তারপরে এখানে সিঙ্গাপুর আছে এরকম কয়েকটা সার্ভারের নাম রয়েছে আপনি সবগুলো সার্ভারকে এক এক করে সিলেক্ট করে চেষ্টা করবেন চেষ্টা করার পরে আপনি হচ্ছে আপনার যখন আপনি মেসেজ বক্স ক্লিক করবেন তখন আপনার মেসেজ বক্সে চলে যাবে নিচে ঠিক এই কথাগুলোই লেখা আছে আমি এগুলো আর পড়ছি না শুধু শুধু ভিডিও লম্বা হবে মেসেজ বক্সে যাওয়ার পরে আপনি সেখানে অটোমেটিক্যালি আপনার মেসেজে কোডটা পাবেন এবং নাম্বারটা বসানো পাবেন জাস্ট সেন্ড করবেন এখানে সেন্ড করার সময় মনে রাখবেন যে আপনার যে নাম্বার থেকে পাই পাইতে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা দিয়েই যেন মেসেজটা সেন্ড হয় সেন্ড হওয়ার সেন্ড হবে সেন্ড হওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে যে সাকসেসফুল সেন্ড হচ্ছে কি না যদি আপনার সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনার ফেসবুক ভেরিফাই করার পরে যেমন একটা ব্লুটিক আপনি পেয়েছেন যেমন ফোন ভেরিফিকেশনের ডান পাশে আপনি একটা ব্লুটিক পাবেন তারপরে লিখেছে very important things to know possible reason for fail verification আমাদের অনেকেরই ফেইল হচ্ছে ম্যাক্সিমাম ফেইল হচ্ছে এটা কি কারণে ফেইল হচ্ছে সেটা হচ্ছে make sure you got enough air time balance আপনার যথেষ্ট হয়তো আপনার যথেষ্ট টাকা নেই মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স নেই if on country server fails then try other available countries মেনুয়ার এটা আমি একটু আগে বলছিলাম যে আপনি আপনি মনে করেন ইউএসএ সার্ভার সিলেক্ট করলেন আপনার সেটা ফেইল্ড হলো আপনি এরপরে সেল সিলেক্ট করুন এরপর আপনি ইউনাইটেড কিংডম সিলেক্ট করুন যে কোনো একটা সার্ভারে হয়তো আপনার হয়ে যেতে পারে তবে বাংলাদেশ থেকে না হওয়ার সম্ভাবনা বেশি if all country fails then you may verify using যদি সব কান্ট্রি সার্ভারই ফেল করে তখন আপনি হচ্ছে ফেসবুক ভেরিফিকেশনটা ব্যবহার করবেন এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট আমি বলছি কেন important do not use a different phone number only use the phone that you registered use where creating your Pi account বলেছে আপনি অন্য কোনো নাম্বার অবশ্যই ব্যবহার করবেন না সেই নাম্বারটাই ব্যবহার করবেন যেটা আপনি পাই রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করেছেন এরপরে এখানে লিখেছে এখানে দেখুন আপনারা এটা হচ্ছে লাস্ট মাস মেসেজ তারা আমাকে ইন্ডিকেট করে বলেছে lakh two zero two five এটা হচ্ছে আমার Pi refer code Pi user name যাই বলেন এখানে লিখেছে read all then try again or try Facebook এই কথাটা আর এই পাশে যে একটা কথা পড়ে আসলাম এই যে এটা if all country fails then you may verify using Facebook অর্থাৎ আমাদের এখানে দুটো অপশন দেওয়া হয়েছে যদি ফোন নাম্বার ভেরিফাই নাই হয় আমাদের যাদের হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না তারা আমরা ফেসবুক ভেরিফাই করলেও চলবে কারণ এই দুইটা হচ্ছে অল্টারনেটিভ অপশন আমি ফেসবুক সরি ফোন ভেরিফিকেশনের জন্য অনেক চেষ্টা করেছি আমি হচ্ছে মোবাইলের মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করেছি আমার এটাতে কোনো সমস্যা আছে কি না সমস্যা ছিল তারা সমাধান করে দিয়েছে তারপরেও হয়নি এবং আমি সবগুলো সার্ভার দিয়ে চেষ্টা করেছি এখন আমি ধরে নিচ্ছি বাংলাদেশ থেকে পায়ের মোবাইল ভেরিফিকেশান হচ্ছে না তো যদি না হয় কোনো সমস্যা নেই আমাদের জন্য তা অল্টারনেটিভ অপশনটা হচ্ছে ফেসবুক এটা তারা এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে তাই আপনাদের যাদের ফোন ভেরিফিকেশন হচ্ছে না আপনাদের টেনশনের কোনো কারণ নেই চিন্তা করতে হবে না কারণ ফেসবুক ভেরিফিকেশন আমাদের হচ্ছে ফোনের বিকল্প পথ আমরা যারা ফেসবুক ভেরিফিকেশান করে ফেলেছি বা যারা করেননি নতুন যারা রেজিস্ট্রেশন করবেন বা করে আছেন কোনো ভেরিফিকেশন করেনি আপনার দ্রুত আপনার ফেসবুকটাকে ভেরিফিকেশন করে ফেলুন তবে অবশ্যই আরেকবার বলছি ফেসবুকের নাম আপনার জাতীয় পরিচয়পত্রের একসাথে মিলিয়ে রেখে তারপরে ভেরিফিকেশান করুন এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফায়ার কেওয়াইসি বিষয়ে এটা হচ্ছে আপনার পাই অ্যাপসের মধ্যে গিয়ে পাই সাপোর্ট পোর্টালে ক্লিক করলে পেয়ে যাবেন আমি সাপোর্ট পোর্টালে ক্লিক করে অলরেডি পায়ের কেওআইসি বিষয়ে যে লেখাটা রয়েছে সেটা বের করেছি আমাকে অনেকে প্রশ্ন করেছেন কেওআইসি কবে আসবে অনেকে বলেছেন ভাই অনেকে তো বিভিন্ন ডেট বলছে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এখানে পাই কেওআইসি নিয়ে লম্বা একটা লেখা লিখেছে লম্বা একটা আর্টিকেল লিখেছে আমরা এটাকে এখন পড়বো না আমরা শুধু আমাদের জন্য যেটা নিড সেটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে when will pioneers get to KYC মানে পায়োনিয়াররা অর্থাৎ আমরা কখন কেওআইসি পাবো এটা নিয়ে আসলে এখনও কেওয়াইসি নিয়ে কোনো রকম কোনো ডিসিশন পাইয়ের নেই আমরা দেখতে পেয়েছি তারা ইতিমধ্যে তাদের যে পায়ের যে সাপ্লাই ছিল সেটা কমিয়ে নিয়ে এসেছে ধরে নেওয়া যাচ্ছে এখনও বেশ কিছুদিন সময় হয়তো পায়ের কেওয়াইসি আসতে লাগতে পারে তবে এটা হচ্ছে আমাদের সবারই নিজস্ব চিন্তাভাবনা সবারই নিজস্ব মতামত দেখা যাক পাই কি বলেছে পাই বলেছে through this measures we aim to build a fully workable and scalable KYC process তারা বলেছে যে আমরা আমাদের চিন্তা থেকে একবারে সর্বোচ্চ পর্যায়ের একটা পরিপূর্ণ কেওয়াইসি প্রসেস নিয়ে আসার চেষ্টা করছি once we feel that our KYC process is ready for mass adoption যখন আমরা মনে করব যে আমাদের কেওয়াইসি প্রসেসটা অনেক অনেকের জন্য উপযুক্ত হয়েছে the official start of mass KYC will begin before mainnet launch বলেছে যে মেইনেট লঞ্চের আগে থেকে আমরা হচ্ছে অফিসিয়ালভাবে এটাকে চেষ্টা করছি লঞ্চ করতে এবং after presenting a KYC solution for specific country we will then offer a certain amount of time for people ask question and perform the KYC successfully ইতিমধ্যে আপনারা দেখেছেন মাঝে মাঝে বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের দেশেও হয়েছে কিছু সংখ্যক মানে অল্প পরিমাণ মানুষকে তারা কেওয়াইসি করতে দিয়েছে যেটার মানে যেটা তাদের জন্য দরকার ছিল যে তাদের কেওয়াইসি প্রসেসটা কেমন কাজ করে এটা বোঝার জন্য একশো এক টার্মে একশো দিয়েছিল দ্বিতীয় টার্মেও একশো দিয়েছিল একশো মানুষকে কেওয়াইসি করতে দিয়েছিল সেটা এখানে বলেছে যে আমরা এটা দিয়ে টেস্ট করছি কিছু কিছু স্পেসিফিক কান্ট্রিতে কিছু কিছু স্পেসিফিক মানুষকে সুযোগ দিয়ে আমরা টেস্ট করছি developing on participation level and other mainnet parameters we will decide if pioneers can after mainnet or not আমরা আমাদের প্যারামিটারে এটা বিবেচনা করব যে আমাদের পরিস্থিতি কতদূর কি আছে আমরা এটা মেন নেট লঞ্চ হওয়ার পরে লঞ্চ করতে পারছি কি না ডোন্ট মিস আউট বলেছে আমাদেরকে আমরা যেন মিস না করি check in to the Pi app Pi অ্যাপের মধ্যে চেক করতে বলেছে daily to continue earning Pi and keep up with our weekly content তাদের উইকলি যে কন্টেন্টটা রয়েছে এটাতে খেয়াল করতে বলছে তো এই হচ্ছে মোটামুটি পাই নিয়ে কথাবার্তা পায়ের প্রাইস সম্পর্কে যদি বলতে হয় এখনও মার্কেট মার্কেটে পায়ের যেসব প্রাইসের কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কিছুটা পেছনের ইতিহাস ঘাটাঘাটি করে অর্থাৎ বিটকয়েনের দুই সাল থেকে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস ঘাটাঘাটি করে অনেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন এর কোনোটারই কোনো ভিত্তি নেই আসলে সবই ধারণা ধারণার উপরে ভিত্তি করে দেওয়া একটা টার্গেটেড প্রাইস এখন ওটা হতে পারে নাও হতে পারে ওর থেকে অনেক কম হতে পারে পারে আবার অনেক বেশিও হয়ে যেতে পারে এটা নির্ভর করবে কত ইনভেস্টর জুড়ছে পায়ের সাথে যারা পায়োনিয়া তাদের মধ্যে কতজন ইনভেস্টর যদি ইনভেস্টর বেশি হয় নিঃসন্দেহে দাম বেশি হবে আর যদি ইনভেস্টর কম হয় সেলার বেশি হয় তাহলে নিঃসন্দেহে দামটা কমে যাবে তো এই হচ্ছে মোটামুটি পায়ের দাম আপনারা পায়ের দাম নিয়ে বা কেউ নিয়ে এখনই টেনশন করার কোনো দরকার নেই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন আমার সাথে আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে থাকবেন এবং সেখানে আমি আছি আমার ফেসবুক গ্রুপে এবং আমাকে টুইটারে ফলো করে রাখবেন পাই সম্পর্কে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসুক এবং সেটা আমি যদি রিসার্চ করে মনে করি যেটা আসলে ঠিক আছে এবং আপনাদেরকে দিলে আপনাদের কিছু উপকার হতে পারে সেটা সাথে সাথে আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো ব্যাপার নেই আপনারা নিঃসন্দেহে আমার সাথে জুড়ে থাকতে পারেন আর সেই সাথে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই সুখবরটা হচ্ছে আপনাদের জন্য আমি একটা ব্লগ সাইট তৈরি করেছি যেখানে আপনারা পাবেন অনেক ধরনের এডিটেবল গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন ধরনের প্রিমিয়াম সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের অনলাইন কোর্স যেটা দিয়ে আপনারা বিভিন্ন কাজ শিখতে পারবেন অনলাইনে এবং শিখে আপনারা অনলাইনে কেরিয়ার করতে পারবেন কোর্সগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির এবং সেই সাথে অনেক কিছু আপনারা একসাথে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে আমার এই ব্লগ সাইট থেকে আপনাদেরকে এখানে কোনো পে করতে হবে না আপনারা এখান থেকে আপনার সুবিধা মতো আপনার যে রিসোর্সটা দরকার সেটা ডাউনলোড করে নিয়ে আপনারা হচ্ছে আপনার নিজের কাজে ব্যবহার করতে পারবেন একেবারে নিশ্চিন্তে এগুলো সবই আপনাদের জন্য ফ্রি তবে আমি পেইড কালেক্ট করেছি কালেক্ট করে আপনাদেরকে এখন ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ভিজিট করে আসতে পারবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে